এটা হালকাভাবে ধরো টেক ইট ইজি টেক মানে ধরা ইট মানে এটা ইজি মানে হালকাভাবে টেক ইট ইজি যার অর্থাৎ এটা হালকাভাবে ধরো এটা ধরো হোল্ড ইট হোল্ড মানে ধরা ইট মানে এটা হোল্ড ইট মানে এটা ধরো চুপ করে থাকো কিপ কোয়াইট কিপ মানে থাকা কোয়াইট মানে চুপ করা কিপ কোয়াইট মানে চুপ করে থাকো তুমি খাও ইউ ইট ইউ মানে তুমি ইট মানে খাও ইউ ইট তুমি খাও সে খায় হি ইটস হি মানে সে ইটস মানে খায় হি ইটস সে খায় আমাকে বলো টেল মি টেল মানে বলা মি মানে আমাকে টেল মি আমাকে বলো তুমি জানো ইউ নো মানে তুমি জানো আমি জানি আই নো আই মানে আমি নো মানে জানা আই নো মানে আমি জানি আমি দেখি আই সি আই মানে আমি সি মানে দেখা আই সি মানে আমি দেখি চা নাও টেক টি টেক মানে নেওয়া টি মানে চা টেক টি মানে চা নাও আমাকে দাও গিপ মি গিপ মানে দেওয়া মি মানে আমাকে গিপ মি মানে আমাকে দাও একটি গাড়ি আকার আ মানে একটি কার মানে গাড়ি আকার মানে একটা গাড়ি একটি কলম আ পেন আ মানে একটি পেন মানে কলম আ পেন মানে একটি কলম আমার বাড়ি মাই হাউস মাই মানে আমার হাউস মানে বাড়ি মাই হাউস মানে আমার বাড়ি আমার গাড়ি মাই কার মাই মানে আমার কার মানে গাড়ি মাই কার মানে আমার গাড়ি আমাকে দেখাও সো মি সো মানে দেখাও মি মানে আমাকে সো মি মানে আমাকে দেখাও ডানে দেখো লুক রাইট লুক মানে দেখা রাইট মানে ডানে লুক রাইট মানে ডানে দেখো বেশ ভালো প্রেটি গুড প্রেটি মানে বেশ গুড মানে ভালো প্রেটি গুড মানে বেশ ভালো আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে হেল্প মি মানে আমাকে সাহায্য করো এটা কিনুন বাই ইট বাই মানে কেনা ইট মানে এটা বাই ইট মানে এটা কিনুন এটা করবেন না ডোন্ট ডু ইট ডোন্ট মানে না বাচক ডু মানে করা ইট মানে এটা ডোন্ট ডু ইট মানে এটা করবেন না আমার এটা পছন্দ না I don't like it I মানে আমার ডোন্ট মানে নাবাচক লাইক মানে পছন্দ ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট মানে আমার এটা পছন্দ না দেখো ওকে ওয়াচ হিম ওয়াচ মানে দেখা হিম মানে ওকে ওয়াচ হিম মানে দেখো ওকে সামনে দেখো লুক এহেট লুক মানে দেখা এহেট মানে সামনে লুক এহেট মানে সামনে দেখো এগিয়ে যাও গো এহেট গো মানে যাওয়া এহেট মানে এগিয়ে গো এহেড মানে এগিয়ে যাও আস্তে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি ড্রাইভ মানে গাড়ি চালানো স্লোলি মানে আস্তে ড্রাইভ স্লোলি মানে আস্তে গাড়ি চালাও ফিরে যাও গো ব্যাক গো মানে যাও ব্যাক মানে ফিরে গো ব্যাক মানে ফিরে যাও ফিরে এসো কাম ব্যাক কাম মানে এসো ব্যাক মানে ফিরে কাম ব্যাক মানে ফিরে এসো তাড়াতাড়ি এসো কাম সুন কাম মানে এসো সুন মানে তাড়াতাড়ি কাম সুন মানে তাড়াতাড়ি এসো আমায় দেখতে দাও let me see let me মানে আমায় দাও সি মানে দেখতে লেট মি সি মানে আমায় দেখতে দাও আমায় কাজ করতে দাও let me work let me মানে আমায় দাও ওয়ার্ক মানে কাজ লেট মি ওয়ার্ক মানে আমায় কাজ করতে দাও অকে যেতে দাও let him pass let him মানে অকে দাও পাস মানে যেতে লেট হিম পাস মানে অকে যেতে দাও আমায় যেতে দাও let me go let me মানে আমায় দাও গো মানে যেতে লেট মি গো মানে আমায় যেতে দাও এখানে অপেক্ষা করো অয়েট হিয়ার অয়েট মানে অপেক্ষা করা হিয়ার মানে এখানে ওয়েট হিয়ার মানে এখানে অপেক্ষা করো কাছে এসো কাম নিয়ার কাম মানে এসো নিয়ার মানে কাছে কাম নিয়ার মানে কাছে এসো যেও না ডোন্ট গো ডোন্ট মানে না গো মানে যাওয়া ডোন্ট গো মানে যেও না এটা আবার করো ডু ইট অ্যাগেন ডু মানে করা ইট মানে এটা অ্যাগেন মানে আবার ডু ইট অ্যাগেন মানে এটা আবার করো তুমি যাও ইউ গো ইউ মানে তুমি গো মানে যাও ইউ গো মানে তুমি যাও আমি আসছি আই এম কামিং আই মানে আমি কামিং মানে আসছি আই এম কামিং মানে আমি আসছি তুমি খাও ইউ ইট ইউ মানে তুমি ইট মানে খাও ইউ ইট তুমি খাও সে খায় হি ইটস হি মানে সে ইটস মানে খায় হি ইটস সে খায় ঠিক আছে অল রাইট অল রাইট মানে ঠিক আছে কলমটা আনো ব্রিং দ্য পেন ব্রিং মানে আনা দ্য পেন মানে কলমটা ব্রিং দ্য পেন মানে কলমটা আনো আমার সাথে বলো টক উইথ মি টক মানে বলা উইথ মি মানে আমার সাথে টক উইথ মি আমার সাথে বলো আমার সাথে এসো কাম উইথ মি কাম মানে এসো উইথ মি মানে আমার সাথে কাম উইথ মি মানে আমার সাথে এসো